আমরা আমাদের রাইটগুলো আসলে দেখা যাচ্ছে যে কোনো একটা রাইট সে রাইটটা আসলে ডিপার্টমেন্ট থেকে রেজ করতে হয় মানে সবার জন্য মানে আমার সাপোর্টের যদি আমি রাইট রেজ তা করি হয়তো ম্যানেজমেন্ট নাও দেখতে পারে কারণ এটা স্বাভাবিক ওনারা অবাল্য হইতেই পারে এটা আর ওটা ম্যানেজমেন্টের বিষয় তো রাইটগুলো এটা খুব সুন্দরভাবে আমাদের জন্য রেজ করেছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে এটা আমাদের জন্যই ক্ষতি করেছে এবং আমরা সেটা পেয়েছি তো এই সাপোর্টটা আসলে এটা এটা রেলি মানে এতটাই সাপোর্ট ছিল যেটা মানে ভাষা প্রকাশ করার মতো না এবং এই যে একটা একটা গ্যাপ হয়ে যাবে সাপোর্ট যে বিষয়টা এই গ্যাপটা ফিল আপ হওয়াটা আসলে মানে আমি জানি না কতটা ফিল আপ হবে but it my request time to fill up this gap so এই টাইম